আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি বাড়া কেমন আছেন সকলেই আশা করি আল্লাহর মতো ভালো আছেন আজ ষোলোই নভেম্বর দুই আপনাদের মাঝে আবার আজকে হাজির হলাম মালয়েশিয়ার সরকারের ঘোষণা অনুযায়ী অবৈধদের বৈধকরণ নিয়ে আপনাদের মনে যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর মধ্য থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আজকে আপনাদের সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব এর আগে আমার আপনাদেরকে একটু রিকোয়েস্ট করে নিই কেউ আমাকে একটু লিখে বলবেন যে কে কোথা থেকে দেখছেন আমার লাইভ কি ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি এবং এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে মালয়েশিয়ার সাম্প্রতিক এবং ইমিগ্রেশন রিলেটেড যে সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে ওকে ধন্যবাদ লিটন বলছেন যে ওকে লিটন ভাই ধন্যবাদ আপনাকে রুবেল ওকে সুজন সকলে বলছেন যে ওকে ক্লিয়ার বোঝা যাচ্ছে ওকে ধন্যবাদ আপনাদের সকলকে এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন যাতে তারাও আজকে আমাদের সাথে শরিক হতে পারে এবং তারাও জানতে পারবে আজকের করোনার আপডেটগুলো এবং প্লাস আজকের অবৈধদের বৈধ হওয়ার সম্পর্কে যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি আপনাদের লাইভের থেকে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো আজকে লাইভে প্রশ্ন করুন এখান থেকে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আবার অনেকের প্রশ্ন সাথে অনেকের প্রশ্ন মিলে যাবে ওকে যেমনটি বলছিলাম গতকালকে আমি আপনাদেরকে অনেক প্রশ্নের উত্তর দিয়েছিলাম সেখান থেকে অনেকেই উত্তরগুলো পেয়েছেন এরপরেও গতকালকের ভিডিওতে অনেকেই আমাকে জানতে চেয়েছেন যে ভাই বৈধকরণের যে আমাদেরকে প্রসেসিংটা করতে হবে এর মধ্যে একটা প্রসেসিং আছে একটা স্টেপ আছে মেডিকেল তো মেডিকেলে যে আনফিট হওয়া তাহলে কি হবে মেডিকেল আনফিট হলে সে বৈধ হতে পারবে না সুতরাং মেডিকেলে যাতে আনফিট না হয় যাতে মেডিকেল সুইটেবল হয় সেক্ষেত্রে আমি গতকালকে ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে কে কোন টাইপের রুগী বা কার ভিতরে কি সমস্যা আছে সেটা আপনারা নিজেরাই সবচেয়ে ভালো জানেন সেই বিষয়গুলো তাহলে আপনারা আগে সুস্থতা অর্জন করেন এক মাস সময় নেন এক মাস পরে মেডিকেল করেন আগে এক মাস দেড় মাস আপনারা ওই রোগের চিকিৎসা করেন এরপরে ভালো হন অনেকে বলছেন অ্যালার্জি জন্ডিস চোখের সমস্যা থাকলে এইগুলো থাকলে কোনো সমস্যা হবে নাকি জি যদি কারো চোখের সমস্যা থাকে যদি কারো জন্ডিস থাকে বিশেষ করে হ্যাপাটাইটিস বি ভাইরাস যারও ব্লাড প্রেশার তিঙ্গি থাকে মানে উচ্চ ব্লাড প্রেশার থাকে এক্স রে সমস্যা হয় তাহলে এই জাতীয়গুলো আপনারা এখনই সবাই একটা করে টেস্ট মেডিকেল করান যদি রোগ ধরা পড়ে ওই রোগটাকে কিভাবে সুস্থতা একটি কথা আপনাদেরকে বলি আচ্ছা আপনাদের কাছে প্রশ্নই করি যে আপনারা কি মনে করেন যে শুধুমাত্র আপনার মেডিকেলের ফিট হতে হবে শুধুমাত্র আপনার ভিসা করার জন্য ভিসা করার জন্য আপনার শরীরটা সুস্থ থাকা দরকার ভিসা করা ছাড়া কি আপনার শরীর সুস্থ রাখতে হবে না আপনার ভিসা এত দূরের কথা আপনার যদি মানুষের সাথে নাও থাকা লাগে কিন্তু আপনার যদি শরীরটা সুস্থ থাকে দেশেও থাকেন তাও তো শান্তি সুতরাং এই যে আপনার যে ট্রিটমেন্ট হবেন আপনার যে সুস্থতা অর্জন করবেন এটা শুধুমাত্র আপনার ভিসা করার জন্য না আপনার যতদিন বেঁচে থাকেন সুস্থ থাকার শান্তিতে থাকার জন্য আপনার সুস্থতা দরকার সেজন্য এই রোগগুলো আপনার আগে প্রি টেস্ট করেন এরপর আপনি চিকিৎসা করেন ওকে এর মধ্যে অন্য তোমার একটা প্রশ্ন হলো যে আগে মাইজি করেছিলাম লেবি জমা দিয়েছিলাম এরপরে ভিসা হয় নাই এখন কি আর আমরা করতে পারবো কি না বা এই জাতীয় কিছু আপনাদেরকে এর আগের ভিডিওগুলোতে আমি অনেক বলেছি যে যারা মাইজি করেছিলেন এরা মনে করেন যে আপনি ঘুমের মাধ্যমে এটা করছিলেন এটা ভুলে যান ভুলে যান যে আপনি টাকা জমা দিচ্ছেন তিন হাজার পাঁচ হাজার সাত হাজার এই সব কিছুই মনে করেন যে আপনার ঘুমের মধ্যে হয়ে গেছে আপনার আগে মাইজি করছিলেন কি করছিলেন সব কিছু ভুলে যান এখন যে প্রসেসিং এটা আবার নতুন করে আপনাকে করতে হবে নতুন করে টাকা জমা দিতে হবে নতুন করে মেডিকেল করতে হবে নতুন করে ফিঙ্গারপ্রিন্ট করতে হবে নতুন করে অ্যাপ্লিকেশন করতে সব কিছু আবার নতুন করে করতে হবে সেজন্য ওই মাইজি করছিলেন এটা ওইটা আর কোনো কাজে লাগবে না একইভাবে প্রশ্ন করেছিলেন যে ই কাট করেছিলাম ই কাটদের কি অবস্থা জি ই কাট যারা করেছিলেন তাদের ওই একই অবস্থা যে সব কিছু আবার নতুন করে শুরু করতে হবে কত টাকা দিয়েছিলেন বা কত টাকা ধরা খাইছেন সে বিষয়গুলো আসলে এখানে টানা যাবে না তো তবে যারা মাইজি করেছিলেন যারা ই কাট করেছিলেন সকলেই আবার এই রিহায়ারিংয়ে অর্থাৎ রিক্যালিব্রেশনে আপনারা আবার জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না ওকে এখনো ভিসা আছে এখনও অনেকের ভিসা আছে তারা কি করবে অনেকেই বলেছেন যে সরকার তো ঘোষণা দিয়েছেন যে যার এই প্রক্রিয়াটা আজকে থেকে আজকে ষোলোই নভেম্বর থেকে শুরু করে তিরিশে জুন পর্যন্ত এই প্রক্রিয়াটি চলবে অনেকের ভিসা শেষ হবে আগামী আগামী বছরের জুলাই মাসে আগস্ট মাসে কিন্তু তারা চাচ্ছে যে কোম্পানি পরিবর্তন করবে যাদের ভিসা আছে গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম ছিলাম যে যাদের নয় নম্বর বিচার দশ নম্বর বিচার তারা তারা আবার এক নম্বর থেকে করেন সেটাই তাদের জন্য ভালো হবে সেক্ষেত্রে অনেকেই বলছিলেন যে যাদের বিচার জুনের পরে শেষ হবে জুলাইতে শেষ হবে তারা কী করবে তাদের জন্য পরামর্শ তারা এক নাম্বার বিচার থেকে যদি করতে চান তাহলে আপনারা এই পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করেন এরপরে যখন আপনাদের শেষ হবে মেয়াদ এরপরে আবার ট্রাই করবেন এক নম্বর থেকে করার জন্য কোম্পানি পরিবর্তন করা যাবে কি না গুড কোশ্চেন একটা জি অনেকেই বলছেন যে আমার কোম্পানির মালিক ভালো না কোম্পানির বেতন কম যেই কোম্পানির বিষয় ওই কোম্পানিতে চাকরি করি ওভার টাইম নাই এই নাই সেই নাই বেতন দেয় না বস ভালো না বস খারাপ অনেক আপনাদের ভিতরে প্রশ্ন অনেক কমপ্লেইন সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যে যাদের ভিসা শেষ হবে জুলাই মাসের জুন মাসের তিরিশ তারিখের আগে তারা অবশ্যই অন্য একটা কোম্পানিতে দাফতার করে তাদের ভিসাটা করতে পারবেন অন্য একটা কোম্পানিতে ভিসা দাফতার করে এই অন্য কোম্পানিতে করতে পারবেন সেক্ষেত্রে কোম্পানি চেঞ্জ করা যাবে তাহলে আমরা বলতে পারি যে কোম্পানি চেঞ্জ করা যাবে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ওকে এটা হলো সবচাইতে ইম্পর্টেন্ট কোশ্চেন অনেক লোকে কোশ্চেন ওকে যে কত টাকা লাগবে কত টাকা লাগবে এখানে যেহেতু দুইটা প্রোগ্রাম দুইটা প্রোগ্রাম কিন্তু চালু একটা হলো রিক্যালিভেশন ফর পুলাং বালে রিক্যালিভেশন ফর ওয়ার্কফোর্স যে একটা হলো আপনাদের যারা অবৈধ আছে তারা দেশে যে চলে যাবে আরেকটা হলো যারা অবৈধ আছে তারা বৈধ হবে তো যারা দেশে চলে যাবে এদের কত খরচ হবে যারা এখানে থাকে আবার ভিসা পুনরায় করবে এদের কত খরচ হবে আমি আপনাদেরকে বলি আপনারা আমার যারা ভালোবাসেন যারা আমাকে ফলো করেন আমার এই চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখেন আপনারা জানেন আমরা ওইরকম ফাঁসেক লোকদের মতো কথা বলি না বা ওইরকম ফালতু যে কিছু ইউটিউবার আছে বা যারা জীবনে মালয়েশিয়াতেই আসে নাই ঢাকা বসে বসে এরকম মানে ফাঁকা বলি মারে ওদের মতো আমরা কথা বলি না মালয়েশিয়া সব কিছু একটা সিস্টেমের ভিতরে চলে একটা এসওপি থাকে সেই ওই রকম সিস্টেম না জানা পর্যন্ত প্রপারলি ইনফরমেশন না জানা পর্যন্ত বলি না রোজনের সংবাদ একদিন পরে বলি একদিন অপেক্ষা করি কিন্তু ওরকম মানে ফাউল কোনো কথা বলি না সেজন্য দেশে যেতে কত টাকা লাগবে তারা কি না টোটালি কোনো টাকায় লাগবে না না ফ্রিতে না শুধুমাত্র এয়ার টিকিট করে এয়ারপোর্টে গেলেই চলে যেতে পারবে না ইমিগ্রেশন থেকে একটা স্পেশাল পাস নিতে হবে না কি করতে হবে কি কি করতে হবে এটার একটা এসওপি সরকার বলে দেবে প্রত্যেক বছরই কিন্তু এরকম বলে দেয় যে আপনি এটা করতে হবে এরপরে কাউন্টার এরপরে অ্যাপয়েন্টমেন্ট এরপরে সিরিয়াল এরপরে এরপরে এই এখানে টাকা জমা দেবেন সেজন্য এরকম এসওপি নির্দিষ্ট এরকম এসওপি এখন পর্যন্ত বলে নাই সরকারের যে step by step by step এভাবে কীভাবে করবেন এই স্টেপটা যেহেতু এখনো বলে নাই আমি আপনাদেরকে সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে দুই তিন দিন সময় নিচ্ছি যে ওইটা যখন জানাই দেবে আমি হাতে কলমে আপনাদেরকে বোঝাবো যে এটা এটা এটা এটা এটার পরে এটা এটার পরে এটা এটার পরে এটা এটার পরে এটা স্টেপগুলো আমি আপনাদেরকে বলে দেবো সুতরাং যারা দেশে চলে যেতে চাবেন অবৈধ এদেরকেও এখনও বলে না যে কত টাকা লাগবে একজ্যাক্টলি ফিগার কত টাকা লাগবে এটা এখনও মানে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত না সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে সময় চাচ্ছি আমাকে সময় দেন আমি আপনাদেরকে জানাবো দ্বিতীয়ত ভিসা করতে কত টাকা লাগবে ভিসা করতে কত টাকা লাগবে এবং কিভাবে করবে আপনারা জানেন গতকালকে একটা ওয়েবসাইট লঞ্চ করেছেন একটা ওয়েবসাইটের অ্যাড্রেসও দিয়েছেন যে যে এই সাইটটা দিয়েছে শুধুমাত্র মাইজিকানদের কোম্পানির মালিকদের জন্য যে আপনারা এইখানে ঢুকেন এই লিঙ্কে ঢুকে আপনারা এরপরে আপনাদের যে কতগুলো লোক লাগবে কোন সেক্টরে লাগবে আপনাদের কোম্পানির ডকুমেন্টস কি আপনারা কোথায় কাজ করবেন এই সমস্ত কিছু সাবমিট করেন বা তাদের জন্য একটা অলরেডি ওয়েবসাইট দিয়ে দিয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা আমি আমি ব্যক্তিগতভাবে হান্ড্রেড পারসেন্ট শিওর না যে একজ্যাক্টলি ভিসা করতে এই রি ধরে রাখেন পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার এর মধ্যে লাগবে এর মধ্যে যেইগুলোতে লাগবে ধরা যায় আপনার প্রথমে অ্যাপ্লিকেশন ফি লাগবে একটা অ্যাপ্লিকেশন ফি লাগবে একটা লেভি জমা দিতে হবে লেভির জমা দিতে দেখা গেছে যে আপনার কমপক্ষে আঠারোশো পঞ্চাশ এরপর অ্যাপ্লিকেশন ফি আছে এখানে যদি এক হাজার রিঙ্গিত ধরে বা বারোশো রিঙ্গিত ধরে বা পনেরোশো রিঙ্গিত ধরে দেখা গেলো তিন হাজার সাড়ে তিন হাজার এরপরে যদি এখন যদি যারা এই মুহূর্তে অ্যাপ্লাই করবে যদি বলে যে করোনা টেস্ট করতে হবে তাহলে করোনা সুতরাং আপনার অ্যাপ্লিকেশন ফি লেবি ফি এরপরে এই সমস্ত ফি মেডিকেল ফিটি সব কিছু দিয়ে রাফলি মাথার ভিতরে একটা রাফলি ধরে রাখেন যে পঁয়তাল্লিশ থেকে পাঁচ হাজার পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার অর্থাৎ সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার এর মধ্যে খরচ লাগবে আবার অবৈধদের বৈধকরণে এই মোটামুটি কথা ওকে এরপরে অনেকে বলছেন যে আমি স্টুডেন্টে আসছিলাম আমার ট্যুরিস্টে আসছিলাম আমার ওই পাসপোর্টের মধ্যে স্টুডেন্ট ভিসার সিল আছে ট্যুরিস্টের সিল আছে তাহলে আমরা কি করব তাদের জন্য বলবো তাদের পাসপোর্ট যদি নতুন অনেকেই করে রেখেছেন যদি নতুন করে থাকেন ওয়ান সেকেন্ড ওকে যদি নতুন কেউ পাসপোর্ট করে থাকেন তাহলে সমস্যা নাই আর যদি নতুন কেউ পাসপোর্ট না করে থাকেন তাহলে পাসপোর্ট করে রাখতে পারেন অর্থাৎ আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রত্যেকের পাসপোর্টের মেয়াদ যেন দুই বছর মিনিমাম থাকে তাহলে দেখা গেছে সুবিধা হবে আপনাদের জন্য কিন্তু ট্যুরিস্টের সব সিল এরপরে স্টুডেন্ট ভিসার সিল থাকলেও কোনো সমস্যা হবে না ওকে ইমার্জেন্সি পাসপোর্ট করতে চাই কত টাকা লাগবে কতক্ষণ সময় লাগবে আপনাদেরকে টু বি অনেস্ট ফ্রেন্ডলি বলি আপনাদের সাথে এই বিষয়টি শিওর না যে ইমার্জেন্সি দিলে আপনার ইমার্জেন্সি হবে পূর্বেকার অভিজ্ঞতা থেকে বলছি এর পূর্বে ইমার্জেন্সিতে সাড়ে তিনশোটি রিঙ্গিত ড্রাফট করে অনেকে জমা দিয়েছে কিন্তু সে ডেলিভারি পাইছে এক মাস পরে নর্মাল ওয়েতে সেজন্য এখন আবার আপনি ইমার্জেন্সিতে দিলেই যে আপনি ইমার্জেন্সি পাবেন এটা শিওর না সেজন্য আপনাদের জন্য সাজেস্ট একশো ষোলো টাকা ব্যাংক ড্রাফ করে নর্মালই দেন ইনশাল্লাহ দ্রুতই পেয়ে যাবেন ওকে লাস্টের আমার পক্ষ থেকে প্রশ্ন SOP update SOP standard operating procedure standard operating procedure SOP SOP for recalibration এই যে রিক্যালিব্রেশনের যে এসওপি আছে আসলে পদ্ধতিগুলো কি স্টেপটা কি এই পদ্ধতিগুলো এখন পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি ইমিগ্রেশনের পক্ষ থেকে প্লাস দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে এই পদ্ধতিগুলো এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট আমাদের হাতে আসে নাই আসলে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব ওকে ধন্যবাদ আমি এবার লাইভ থেকে আপনি আপনাদের করা প্রশ্ন আমি কিছু নেওয়ার চেষ্টা করব যারা অনেকে প্রশ্ন করেছিলেন ধন্যবাদ আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন গতকালকে আমাকে অনেকে লাইক দিয়েছেন লাইক দেখবেন অনেকে বলছেন যে লাইক আর ডিসলাইক অনেকে বললেন লাইক থাকে এটা উপরে তো যারা আমাদের ভিডিও দেখেন এবং কি যারা মনে করেন যে না আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তারা এরকম লাইক বাটনটি চাপ দিয়ে একটা লাইক দিয়ে দিন এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিয়ে ইনশাল্লাহ আপনাদের লাইক কমেন্টস পেলে ভালো লাগে যে না আমার ভিডিওগুলো অনেকে দেখতেছেন যে তাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া উচিত বা কন্টিনিউ তাদের সাথে থাকা উচিত বা এরকম একটা ভিতরেই লাগে ওকে বাই ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কোন সেক্টর ওকে জি আপনাদেরকে গতকালকে আমি একটু ভেঙে ভেঙে বলে দিয়েছিলাম যে ডেভেলপমেন্ট বলতে উন্নয়নশীল ক্রমবর্ধমান উন্নয়নের যেই সেক্টরটা আছে এটা এই সেক্টরের মধ্যে তো স্বাভাবিকভাবে আপনি যদি মানে স্বাভাবিকভাবে নেন তো যারা স্পেশালাইজড তারা বলেছেন যে ডেভেলপমেন্ট বলতে কনস্ট্রাকশনকেই বোঝানো হয়েছে আমি আবার বলি তো অধিকাংশর মতে এটাই যে ডেভেলপমেন্ট সেক্টর বলতে এখানে কনস্ট্রাকশন সেক্টরকেই বোঝানো হয়েছে এই মোটামুটি ওকে অবৈধদের অবৈধ হয়ে যাব আমি অবৈধ হয়ে যাব আমার কোম্পানির কাজ কম জি অবৈধ থাকবেন এরপরে অন্য কোম্পানিতে ভিসা লাগানোর চিন্তা ভাবনা করতেছেন যে ওরকম সম্ভব এরপরে দেখেন আপনার কোম্পানি যেন আবার আপনাকে ব্ল্যাক লিস্টে না বানায় বা খারাপ কোনো রিপোর্ট না করে ক্লিয়ার ওকে ক্লিয়ার কোম্পানি তো আবেদন করতে পারবে না ক্লিনার ওকে ক্লিনার কোম্পানি আসলে সার্ভিস সেক্টরে দেয় নাই ক্লিনার আপাতত দেয় না হয়তো এটা আরও আপডেট করতে পারে বা পরবর্তীতে আবার এরকম সুযোগ আসতে পারে যে ক্লিনাররা অ্যাপ্লাই করতে পারবে অপেক্ষা করেন ইনশাল্লাহ জানাবো আসসালামু আলাইকুম ভাই আমার পাসপোর্ট আনার জন্য এল যাইতে পারবো জি আপনাদের গতকালকে বলছিলাম আসলে আমাদের ভিডিও না অনেকে মানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখেন না গতকালকে আপনাদেরকে বলছি যে কোয়ালালামপুরে আসতে পারবেন আপনার পাসপোর্ট আনার জন্য যেটা আপনার অ্যাপয়েন্টমেন্ট ওই অ্যাপয়েন্টমেন্ট দেখালে পুলিশে আপনাকে ছেড়ে দেবে আপনার অ্যাপয়েন্টমেন্টটা আনবেন প্লাস আপনার ওই নিকটতম একটা পুলিশের কাছ থেকে একটা আপনি সুরাত নিয়ে আসবেন যে আপনি ইমার্জেন্সি কাজে কেলে আসতে যাচ্ছেন অথবা গতকালকে বলেছিলাম যে যাদের একান্তই অন্য জেলায় থাকেন সাবা সারোয়া বা কেডা তাদের আসার দরকার নাই তারা অ্যাপয়েন্টমেন্ট আরও পরে নেন সমস্যা নেই আরও এক মাস পরে বা পনেরো দিন পরে নেন পরে আসেন মাইজি চলাকালীন সময়ে আমি ভিসা পাইনি যে এই কথাগুলো অলরেডি আপনাদের কাছে বলে দিছি কোনো সমস্যা নাই আমার ভিডিওটা দেখে আসেন আপনার উত্তরগুলো পেয়ে যাবেন যারা দীর্ঘদিন যাবৎ অবৈধ আছে কিন্তু এখন দেশে চলে যাবে সুতরাং কত টাকা জরিমানা দিতে হবে ইনশাল্লাহ ভাই আপনাদেরকে জানাবো ওকে পাহান থেকে দেখছি ভাই ওকে ধন্যবাদ আরমান ভাই ওকে ভাই আমার পাসপোর্ট দিয়া স্পেশাল পাস কেটেছিলাম সাবা থেকে কিন্তু দেশে যাইনি কোলালামপুর থেকে থেকে গেছি সমস্যা নাই আপনার মতো আরো কয়েকজন প্রশ্ন করছেন যারা এরকম দেশে যাওয়ার জন্য স্পেশাল পাস করছিলেন কিন্তু পরবর্তী তার দেশে যাওয়া হয় না বা কোনো কারণে এরকম হয় নাই জান নাই তারা কি করতে পারবে নাকি জি আপনি চেষ্টা করেন সমস্যা নাই নতুন একটা পাসপোর্টে চেষ্টা করেন নতুন একটা পাসপোর্ট বানান বা দেশ থেকে পাসপোর্ট বানায়া আনলে পরবর্তীতে কোনো সমস্যা হবে জি না পাসপোর্ট যেখান থেকেই বানান কোনো সমস্যা হবে না তবে এই মুহূর্তে আমাদের জানা তথ্য অনুযায়ী দেশের থেকে এখন এই মুহূর্তে যারা আবেদন করতেছে প্রত্যেকেই ই পাসপোর্ট দিচ্ছে ইলেকট্রনিক্স পাসপোর্ট নতুন যে ভার্সনটা আসছে সেক্ষেত্রে ইলেকট্রনিক্স পাসপোর্ট করতে হলে তো তার চোখের একটা প্রিন্ট নেয় বা এরকম নেয় সেক্ষেত্রে আপনি এখানে থেকে দেশে কি পাসপোর্ট করতে পারবেন কিনা সন্দেহ আর যারা বিভিন্ন ছুটিতে গেছিলেন দেশ থেকে করে আনছেন পাসপোর্ট তাদের কোনো সমস্যা নাই আর যারা এখন মালয়েশিয়াতে আছেন তো আপনার মালয়েশিয়াতেই পাসপোর্ট জমা দেন আমাকে একজন বলছেন যে ভাই দেশ থেকে আমাকে একজনে বলছে এক দালালে যে আমাকে তিন দিনে পাসপোর্ট দেশ থেকে করে কুরিয়ারে পাঠিয়ে দিবে তো সেক্ষেত্রে আমি বলবো যে দেশ থেকে তো এই মুহূর্তে যদি এরকম কোনো এমআরপি পাসপোর্ট যদি হয় তাহলে কোনো সমস্যা নাই কিন্তু ই পাসপোর্ট তো আপনি বানাতে পারবেন আপনার ফিজিক্যালি না থাকলে ছুটিতে থাকা ভাইদের কোনো খবর আছে কিনা দুঃখিত ভাই আসলে এই মুহূর্তে ছুটিতে থাকা ভাইদের কোনো প্রকার খবর নাই ভাই কত টাকা লাগবে জি ভাই ইনশাল্লাহ জানাবো ওকে বা ডেভেলপমেন্ট সেক্টর কয়টা সেক্টর আছে যে এখন পর্যন্ত ডেভেলপমেন্ট সেক্টর বলতে আমরা কনস্ট্রাকশনকেই বলছি দেখা যাক যে এর ভিতরে কয়টা সেকশন থাকে বা এর ভিতরে কি মানে কোনো ইয়ে আসে কিনা ওকে ভাই আমার পাসপোর্ট এগারো মাস সময় আছে আপনি কি বাংলা ভাষা বুঝেন যদি বাংলা ভাষা বুঝেন তাহলে আমি বাংলায় প্রত্যেকটা ভিডিওতে বলছি যাদের পাসপোর্টে দুই বছর কম আছে তারাই পাসপোর্ট রিনিউ করেন ওকে ভাই আমার ভিসার নয় মাস হলো মাতি আমার বস আমি আমার বস কি আপনি তো কোনো পুরা সেন্টেন্সটা লেখেন নাই আমার ভিসা নয় মাস মাতি আমি আমার বস এদের আমি কি বুঝবো বলেন ওকে সাদ্দাম ভাই আপনি সুন্দর করে লেখেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে ভাই ডেভেলপমেন্ট এর কয়টা সেক্টর আছে জানাবো ইনশাল্লাহ ভাই ওরকম কোনো কিছু থাকলে ভাই ভিজিট বিষয় আসি এখন কি আমার যে একই কথা ভাই এই ভিডিওর শুরু থেকে আপনি আবার দেখে আসেন আপনার উত্তরটা পেয়ে যাবেন অনেকে আছে দেখা গেছে যে দীর্ঘ সময় আমাদের ভিডিওগুলো দেখছি একই উত্তর যদি বারবার দেওয়ার সময় নষ্ট করি অনেকে বিরক্ত বোধ করে সেজন্য অনেক আপনাদের মনে অনেক প্রশ্ন আমার ভিডিওর মধ্যে পেয়ে যাবেন সেক্ষেত্রে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ অনেক প্রশ্ন আপনার মনের প্রশ্নগুলো এখানে আসছে পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে একবার বলছেন অনেক অনেক ধন্যবাদ যে আপনাকেও অনেক ওয়েলকাম ওকে এই যে একই প্রশ্ন ভাই আমি আগের বার মাইজি করেছিলাম এখন কি কাগজ পাবো কিনা যে অথচ এই প্রশ্নের উত্তরগুলো এই মাত্র দিছি আজকের ভিডিওতে ওকে দেশে গেলে গেলে জরিমানা লাগবে কিনা ইনশাল্লাহ ভাই আমি জানাবো অপেক্ষা করেন পাসপোর্ট করতে নাকি তিন চার মাস লাগে না ভাই তিন চার মাস লাগে না এক দেড় মাস বা দুই মাসের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ যদিও করোনার কারণে একটু মানে মাঝখানে একটু ডিলে হয়েছিল এখন আবার এটা ঠিক হয়েছে মোটামুটি ধরা যায় যে এক দেড় মাসের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আশাবাদী ওকে ভাই ইমিগ্রেশন থেকে ইমিগ্রেশন সব খোলা আছে যে ভাই ইমিগ্রেশন সব খোলা নাই ঠিক আছে স্লাঙ্গোর ডিস্ট্রিক্টে এরপরে কলালামপুরে এরপরে আপনার সাবা পুত্রাজা দু একটা ইমার্জেন্সি সেক্টর বাদে সবই বন্ধ আছে খুলবে নয় ডিসেম্বরের পরে ওকে যাই হোক এরপরে যাদের প্রশ্নগুলো পড়তে পারলাম না ইনশাল্লাহ আমাকে অফলাইনে কমেন্টস করার চেষ্টা করেন আমি আপনাদের ওখানে কমেন্টসগুলো পড়তে পারবো ওকে এরপরেও আপনাদের আরও কিছু জানা থাকলে হয়তো আগামীকালকে আমাদের সাথে শরিক হতে পারেন আপনাদেরকে আর একটা রিকোয়েস্ট করি যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি একটা লাইক করবেন এবং কি আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন এবং এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে যারা প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে মালয়েশিয়ার যে কোনো সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে সকলে ভালো থাকুন সকলের শুভকামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু